দেখতে পাচ্ছ এখন এরা সব লেবেছে এখন একটা শিফট খুঁজে পাওয়া যাচ্ছে না কি করতে লেবেছে ভাই হ্যালো ভাইস ওয়েলকাম টু ব্যাক টু আলাদা ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ভিডিওর এন্ট্রিটা এখান থেকে দিচ্ছি বাড়ির সামনে বসে আছি আর ক্লাবের সামনে টোটোর মধ্যে এখন যাবো আমরা শিব তুলতে আজকে হচ্ছে শিব পুজো সবাই সন্ন্যাসী হয় আর গাজন পাজন হয় আজকে রাত থেকে গাজন বেরোবে আর কেমনভাবে আমরা শিব তুলছি মানে পুকুর থেকে এনে কেমনভাবে পুজো করা হবে সব কিছু এ টু জে সব দেখাবো তা আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি চলো স্টার্টিং সো গাইস আমরা এখন শীতপুরতে বেরিয়ে পড়েছি এই আমাদের পাড়াকে দিচ্ছি দেখো আমার গাড়ি চালাচ্ছে দেখো গাছ দেখতে পাচ্ছি আমার কাকা কত কষ্ট করছে সন্ন্যাসী হচ্ছে মুড়ি সন্ন্যাসী আর আচ্ছা লোকজন বসে আছে এই এখানে আমাদের শিবুরবে তার কাজ এই করা হয়েছে এখানে বাজার হাট আছে দেখতে পাচ্ছ এখন শিব আনতে যাওয়া হবে দেখতে পাচ্ছ আমাদের সব পাড়া সব ছেলেরা বাচ্চারা এখন সব শীত আন শীত তুলতে যাওয়া হচ্ছে মানে পুকুরেতে থাকে তা সেই শীত সব তুলতে যাচ্ছে এই সামনে সব হেঁটে যাচ্ছে আমি আছি পিছনে ব্লগ করছি তা চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আমার পিছনে আছে আমাদের পঞ্জিতদা ও হচ্ছে মেন সন্ন্যাসী এখন না খেয়ে আছে সারাদিন ছেলেটা কিছু খেতে পারছে না এখনো মানে যত না পুজো হবে কিছু খেতে পারবে না এই শিব আছে এই নারকেল নাম নাম রিজু তো এ নাম না তুই বের কর তুই বের কর এই বল বল বাচ্চা কটা দেখ আটে রিজু দেখতে পাচ্ছ এখন এরা সব লেবেছে এখন একটা শিপ খুঁজে পাওয়া যাচ্ছে না কি করতে লেবেছো ভাই খুঁজে লেবেছি তা পাওয়া যাচ্ছে না কেন সব মানে তোমার সাথে না তুমি চুল দাও শিব এ এ চালু কর এ মেরে দিচ্ছি তো One hour later. One minute, 37 seconds later. Hãy subscribe